বিগত তিন চার বছর ধরে আমাদের ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ করা কিংবা ভিডিও প্রোডাকশনের প্রসেস ইম্প্রুভ করার জন্য স্টুডিওতে অনেক কিছু অ্যাড করেছি সেগুলোর মধ্যে সবচেয়ে কার্যকর আই মিন সবচেয়ে বেশি কার্যকর যে জিনিসটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে এই ডিভাইসটা এটার নাম হচ্ছে ন্যাস বা নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ এটা একটা সুপার ইউজফুল জিনিস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ন্যাস কি এটা কী কী কাজে ব্যবহার করা যায় এই ন্যাসের কী কী ফিচার আছে এটার প্রাইস কত কোথায় পাওয়া যাবে এবং সেট আপ কীভাবে করতে হয় সো ভিডিওটা একটু লম্বা হতে পারে একটু ধৈর্য ধরে দেখবেন প্লিজ তাহলে আশা করি ন্যাস সম্পর্কে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না ন্যাস বা নেটওয়ার্ক অ্যাটাচড স্টোরেজ নাম থেকে হয়তো বুঝতে পাচ্ছেন এটা একটা স্টোরেজ ডিভাইস যেটা একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে এবং সেই নেটওয়ার্কের আন্ডারে যারা কানেক্টেড থাকে তারা হাই স্পিডে ফাইল এটা থেকে অ্যাক্সেস করতে পারে এবং এই স্পেসিফিক মডেলটাতে আপ টু সিক্সটি টেরাবাইট পর্যন্ত স্টোরেজ আপনি অ্যাড করতে পারবেন সেটার ইউজ কেসটা আরও ক্লিয়ারলি বোঝানোর জন্য আমাদের স্টুডিওর এক্সাম্পলটাই দিই আমাদের স্টুডিওতে যত ভিডিও শ্যুট হয় সবগুলো কিন্তু এইটাতে সরাসরি কপি হয় আমাদের স্টুডিওতে থাকা চারটা কম্পিউটারের যে কোনোটা থেকেই কিন্তু আমরা সরাসরি এটাতে ফাইল কপি করতে পারি এবং আমাদের স্টুডিওর সকল সকল টিম মেম্বাররা এখান থেকে ভিডিও নিয়ে এডিট করতে পারে এবং অন্যান্য যে ফাইলগুলো আছে সেগুলোও অ্যাক্সেস করতে পারে সেই সাথে আমরা যদি অফিসের বাইরেও চলে যাই mobile phone laptop desktop computer কিংবা অন্যান্য যে কোনো ডিভাইস দিয়ে আমরা আমাদের ফাইলগুলো টোয়েন্টি ফোর সেভেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি আমরা যে স্পেসিফিক ম্যাচটা ইউজ করছি এটার মডেল হচ্ছে Synology DS four two zero plus এটা একটা হোম ইউজের জন্য তৈরি করা ন্যাস সিনোলজির নাম আপনারা হয়তো বা অনেকেই শুনে থাকবেন যারা ন্যাস নিয়ে একটু হলেও ঘাটাঘাটি করেছেন তারা সিনোলজির নাম অবশ্যই শুনেছেন কারণ সিনোলজি অনেক রেপিউটেড একটা কোম্পানি ন্যাস তৈরি করার জন্য সো এর বাইরেও এই মডেলটার বাইরেও কিন্তু সিনোলজির অনেক ছোট বড় ন্যাস আছে যেগুলো হোম ইউজ স্মল অফিস কিংবা বড় এন্টারপ্রাইজের জন্য অনেক ধরনের সলিউশন আছে এটার বক্সের ভেতরে নেসের পাশাপাশি আপনারা পাওয়ার কর্ড পাওয়ার অ্যাডাপ্টার দুইটা R J forty five LAN cable কিছু স্ক্রু ইউজার ম্যানুয়াল এবং দুইটা চাবি পেয়ে যাবেন না শুরুতেই বলে রাখি ন্যাসের সাথে কিন্তু কোনো হার্ড ড্রাইভ কিংবা এসএসডি আসে না সেগুলো সেপারেটলি কিনতে হয় ন্যাস একটা রেগুলার কম্পিউটারের মতোই শুধুমাত্র এটাতে এক্সট্রা কিছু হার্ড ড্রাইভ লাগানোর অপশন থাকে যেগুলো সহজে খোলা যায় এবং লাগানো যায় আমাদের এই মডেলটা ডিএস ফোর টু জিরো প্লাসের ভেতরে একটা দুই কোর দুই থ্রেডের ইন্টেল সেলেরন প্রসেসর আছে এটাতে দুই জিবি র্যাম আছে ডিডিআর ফোর র্যাম এবং এটাকে এক্সপ্যান্ড করে সিক্স জিবি পর্যন্ত করা যায় আর সামনের দিকে দেখতে পাচ্ছেন টোটাল চারটা হার্ড ডিস্কের স্লট আছে এগুলোকে হার্ড ড্রাইভ বে বলা হয় এবং এগুলো হোয়াটসঅ্যাপেবল মানে হচ্ছে আপনি চাইলে আঙুল দিয়ে উঁচা করে যে কোনো একটা ট্রে ওপেন করে টান দিয়ে বের করে ফেলতে পারেন এইটা হচ্ছে হার্ড ডিস্ক ট্রে যেখানে আপনারা regular three point five inch কিংবা টু পয়েন্ট ফাইভ ইঞ্চ সাইজের হার্ড ডিস্ক অথবা সাটা এসএসডি অ্যাড করতে পারবেন সেই সাথে সামনের দিকে একটা ফুল সাইজের ইউএসবি আছে এটা হচ্ছে USB three point two gen one আর্কিটেকচারের নিচের দিকে একটা পাওয়ার বাটন আছে এবং উপরের দিকে বেশ কিছু এলইডি লাইট ইন্ডিকেটর দেখতে পাচ্ছি ডানে বামে সিনোলজির ব্র্যান্ডিং আছে উপরের দিকে কিছুই নেই পেছনের দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে দুইটা কুলিং ফ্যান দেখতে পাচ্ছি সেই সাথে দুইটা গিগাবিট ল্যান্ডপোর্ট আছে এবং একটা পাওয়ার ইনপুটের পোর্ট আছে পাশাপাশি আরও একটা ফুল সাইজের ইউএসবি আছে এটাও কিন্তু USB three point two gen one প্রোটোকলের ফাইনালি এই নেস্টার নিচের দিকে দুইটা এমডোর টু এসএসডি স্লট আছে এগুলো কিভাবে ইনস্টল করতে হয় এবং কি কাজে লাগে সেটা নিয়েও আমরা পরবর্তীতে কথা বলবো এবার আসি এই নেস্টাকে কিভাবে সেট করবেন সেট করার জন্য প্রথমে আপনাকে আপনার হার্ড ডিস্ক কিংবা এসএসডিটা লাগিয়ে নিতে হবে সেজন্য যে কোনো একটা বে আপনি এখান থেকে টান দিয়ে খুলবেন খোলার পরে ট্রেটা বের করে যদি আপনার রেগুলার সাইজের হার্ড ডিস্ক হয় মানে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চের হার্ড ডিস্ক তাহলে সাইডে দুইটা হোল্ডার টাইপের আছে এগুলোকে টেনে খুলতে হবে হোল্ডারগুলো খুলে আপনি হার্ড ডিস্কটি জায়গা মতো বসাবেন বসানোর পরে জাস্ট হোল্ডারগুলো ক্লিপ করে লাগিয়ে দেবেন আর যদি আপনি টু পয়েন্ট ফাইভ ইঞ্চের হার্ড ডিস্ক বা এসএসডি ইউজ করেন তাহলে বক্সে থাকা স্ক্রুগুলো দিয়ে এই ট্রেটাতে আপনার এসএসডিটাকে ফিট করে দিতে হবে বা হার্ড ডিস্কটাকে ফিট করে দিতে হবে and finally simply just slide করে ট্রেটা আপনারা ভেতরে ঢুকিয়ে দেবেন এবং ভেতরে ঢুকানোর পরে আপনারা একটা ক্লিক সাউন্ড শুনতে পাবেন তাহলে বুঝবেন যে প্রপারলি ইনস্টল হয়েছে নাও এখানে কিন্তু আপনারা যে কোনো হার্ড ডিস্ক স্টাইলে ইউজ করতে পারবেন না অপটিমাম পারফরমেন্স পাওয়ার জন্য নেসের জন্য ডেডিকেটেড কিছু হার্ড ডিস্ক পাওয়া যায় সিনোলজি তাদের ওয়েবসাইটে একটা কম্পিটিবিলিটি লিস্ট দিয়েছে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোন হার্ড ডিস্কটা নিলে বেস্ট পারফরমেন্সটা পাবেন আমি ইউজ করছি Seagate IronWolf NAS hard disk আপনারা যে কোনোটা ইউজ করতে পারেন শুধুমাত্র কম্পিটিবিলিটি লিস্টের সাথে মিলিয়ে নেবেন ওকে এইভাবে আপনারা হার্ড ড্রাইভগুলো লাগিয়ে নেবেন আপনারা মিনিমাম দুইটা লাগালেই এই নেসটা চালাইতে পারবেন চাইলে চারটাও লাগাতে পারেন আমি দুইটা দিয়ে ইউজ করছি এবার আমি আমার এই ন্যাসের মধ্যে দুইটা এম ডট টু এসএসডি লাগাবো এগুলো হচ্ছে M dot two NVMe SSD নিচের দিকে দুইটা স্লট আছে এবং এই স্লটগুলো একদমই স্ক্রুলেস হাত দিয়েই খোলা যায় এবং লাগানোর সময়ও কোনো স্ক্রুয়ের দরকার পড়ে না সো ইনস্টলেশন একদম ইজি চারশো জিবি করে টোটাল আটশো জিবির দুইটা এমডো টু এসএসডি আমি এটাতে লাগিয়ে নিচ্ছি এই এসএসডিগুলো লাগানো ম্যান্ডেটরি না তবে লাগালে খুব ভালো পারফরমেন্স পাবেন কারণ এই এসএসডিগুলো ক্যাশ স্টোরেজ হিসেবে কাজ করবে এবার পাওয়ার কেবলটি নেসে কানেক্ট করে দিন পাশাপাশি একটা ল্যান্ড কেবল নেসের পেছনের দুইটা পোর্ট থেকে যে কোনো একটা পোর্টে লাগিয়ে ফেলবেন এবং অপোজিট পাশটা আপনার কম্পিউটার কিংবা রাউটারে লাগিয়ে দিন ফাইনালি নেসের পাওয়ার বাটনে প্রেস করে একটু সময় অপেক্ষা করুন যখন আপনার আপনার এই এলইডি লাইটগুলো e উপরের এলইডি লাইটগুলো ব্লিঙ্ক করতে থাকবে তখন বুঝবেন যে আপনার ন্যাসটা সফটওয়্যার সেট দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে পাওয়ার অন করার পর এই সিনোলজি ন্যাসে সফটওয়্যার ইনস্টল করতে হবে এই সফটওয়্যার ইনস্টলেশন প্রসেসটা অনেকটা আমরা কম্পিউটারে যে উইন্ডোজ ইনস্টল করি সেরকম উইন্ডোজের বদল এখানে আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করবো সেটার নাম হচ্ছে ডিএসএম বা ডিস্ক স্টেশন ম্যানেজার এটা হচ্ছে সিনোলজির নিজস্ব operating system so software install করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেখানে লিখবেন সিনোলজি ন্যাস তারপরে কোলন দিয়ে ফাইভ থাউজেন্ড এই অ্যাড্রেসটা ব্রাউজ করার পরে আপনাকে একটা ওয়েব অ্যাসিস্ট্যান্টের পেজ নিয়ে আসা হবে যেটা একটা ওয়েলকাম স্ক্রিন এবং এই ওয়েলকাম স্ক্রিনে আপনার প্রথমেই সেট ক্লিক করতে হবে এরপরের পেজে ইনস্টল নাওতে ক্লিক করতে হবে এবং তখনই একটা ওয়ার্নিং মেসেজ আসবে যে আপনার হার্ড ড্রাইভটা ফর্মেট হয়ে যাবে যে কটা হার্ড ড্রাইভ লাগিয়েছেন ফর্মেট হবে এবং ডেটা চলে যাবে সো আপনার যদি কোনো ডেটা থাকে তাহলে ব্যাকআপ নিয়ে নেবেন এরপরে যে চেকবক্সটা আছে সেখানে ঠিক চিহ্ন দিয়ে ওকেতে প্রেস করবেন এরপর পরে ডিএসএম সফটওয়্যারটা ইনস্টলেশন শুরু হবে এখানে একটু সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং সফটওয়্যারটা ইনস্টল কমপ্লিট হয়ে গেলে অটোমেটিক্যালি এই নেসটা রিস্টার্ট নেবে রিস্টার্ট নেওয়ার জন্য কিছুটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে ইনস্টলেশন এবং রিস্টার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাকে অ্যাডমিন অ্যাকাউন্ট সেট আপ করার সার্ভার পেজে নিয়ে যাওয়া হবে যেখানে প্রথমেই আপনি আপনার ন্যাস সার্ভারের নাম দিবেন আমি আমাদের সার্ভারের নামটা দিয়ে দিচ্ছি এরপরে আপনার নতুন একটা ইউজার নেম এবং নতুন পাসওয়ার্ড দিতে হবে যেটা দিয়ে আপনি আপনার ন্যাসটাকে অ্যাক্সেস করবেন সবগুলো ডিটেল ফিল করার পরে নেক্সটে প্রেস করতে হবে এরপর পরই কুইক কানেক্ট অ্যাকাউন্ট সেট করার অপশান আসবে ওয়েল ইউজুয়ালি আমরা যখন নেসটা অ্যাক্সেস করতে চাই তখন নেসের একটা ইউনিক আইপি থাকে সেই আইপিটা ব্রাউজারে লিখে আমাদেরকে এই নেসটা অ্যাক্সেস করতে হয় যদি ব্রাউজারের মাধ্যমে করেন অন্য ওয়ে আছে তবে ব্রাউজারের মাধ্যমে আইপি না লিখে আপনি সুন্দর একটা ওয়েব অ্যাড্রেসের মাধ্যমে যদি আপনার ন্যাসটাকে অ্যাক্সেস করতে চান তাহলে কুইক কানেক্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় কুইক কানেক্ট অনেক ইজি সেটার জন্য আপনাকে জাস্ট সিনোলজির একটা অ্যাকাউন্ট খুলতে হবে সিনোলজির অ্যাকাউন্টে লগ ইন করলেই হয়ে যায় আমরা আপাতত টিউটোরিয়াল পারপাসে এই প্রসেসটা স্কিপ করছি নেক্সট পেজেই আসবে ইউ আর অল সেট এবং নিচে একটা গো নামের বাটন থাকবে যেখানে প্রেস করলেই আপনাকে সুন্দর একটা ইউআইতে নিয়ে আসা হবে এইটা হচ্ছে আপনার সিনোলজির ন্যাসের ড্যাশবোর্ড এবং এই ইউআইটা কিন্তু অনেকটা আমরা যে কমনলি ইউজ করি অপারেটিং সিস্টেমগুলো লাইক উইন্ডোজ লিনাক্স কিংবা ম্যাক সেগুলোর সাথে রিজেম্বল করে সো এই ইউআইটা কিন্তু অনেক ইজি এবং ইউজার ফ্রেন্ডলি নেক্সট কাজ হচ্ছে আমাদের স্টোরেজটাকে কনফিগিউর করা ওয়েল স্টোরেজ কনফিগুরেশনটা অনেকটা আপনারা উইন্ডোজে যে ড্রাইভ তৈরি করেন না হার্ড ডিস্কের যে পার্টিশন তৈরি করি আমরা সেই পার্টিশন তৈরি করার মতো অনেকটা সো এটা করার জন্য আমাদেরকে প্রথমেই বাম পাশে উপরে কর্নারে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে এবং সেখান থেকে ক্লিক করতে হবে স্টোরেজ ম্যানেজারে স্টোরেজ ম্যানেজারে যাওয়ার পরে ভলিউম ট্যাবে যেতে হবে সেখান থেকে ক্রিয়েটে প্রেস করতে হবে ক্রিয়েটিভ প্রেস করার পরে দুইটা অপশান আসবে একটা হচ্ছে কুইক আর একটা হচ্ছে কাস্টম আপনি যদি অ্যাডভান্সড ইউজার হন তাহলে কাস্টম সিলেক্ট করবেন কাস্টম সিলেক্ট করলে আপনি আপনার পছন্দ মতো রেট টাইপ সিলেক্ট করতে পারবেন এই রেট কি এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি তবে আমার মতো যারা বিগিনার আছেন অ্যান্ড আই বিলিভ যারা এই ভিডিওটা দেখছে তাদের বেশিরভাগই বিগিনার হবে বিগিনাররা কুইক সিলেক্ট করে নেক্সটে যাবেন এরপরের পেজে আপনাকে রেড টাইপ সিলেক্ট করতে হবে যেখানে কেবল দুইটা অপশান আছে একটা হচ্ছে এস এইচ আর আর একটা হচ্ছে এস এইচ আর টু অন্য কোনো টাইপের রেট সিলেক্ট করতে হলে কিন্তু আপনাকে কাস্টমে যেতে হতো সো এই দুইটা টাইপ থেকে কোনটা সিলেক্ট করবেন আপনি আপনার নেসে যদি চারটা কিংবা তার বেশি হার্ড ডিস্ক ইউজ করেন তাহলে আপনি S H R two use করবেন তবে চারটার কম যদি ইউজ করেন যেমন আমি দুইটা ইউজ করছি আমি ইউজ করব এস এইচ আর সো এইগুলো কি আমরা পরবর্তীতে এক্সপ্লেন করব সো আমি এসএইচআর সিলেক্ট করে নেক্সটে যাচ্ছি এরপর যে যে হার্ড ডিস্ক আমি স্টোরেজ ভলিউমে অ্যাড করব সেগুলো সিলেক্ট করতে হবে আমি সবগুলোই সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে নেক্সটে প্রেস করার পরে আবারও ওয়ার্নিং দেবে যে আপনার ফাইলগুলো ডিলিট করে দেওয়া হবে সো আমি ওকেতে প্রেস করছি এইবার আপনাকে ফাইল সিস্টেম সিলেক্ট করতে হবে এবং এখানে দুইটা টাইপ আছে একটা হচ্ছে বিটিআরএফএস আর একটা হচ্ছে ইএক্সটি e ফোর সো এই দুইটা থেকে সিনোলজি রিকমেন্ড করে বিটিআরএফএস ইউজ করার জন্য কারণ এখানে অ্যাডভান্সড কিছু ফিচার আছে সো আমি বিটিআরএফএস সিলেক্ট করে নেক্সটে যাচ্ছি ফাইনালি আমি অ্যাপ্লাইতে প্রেস করে দিলাম এবং এরই সাথে আমাদের স্টোরেজ ভলিউম ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে কমপ্লিট হওয়ার পরপরই একটা প্যারিটি চেক হবে এই চেকটা চলাকালীন সময় আপনি চাইলে ন্যাসটা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এখন প্রশ্ন হচ্ছে যেহেতু ন্যাসটা ফাইল ব্যাকআপ রাখার একটা সিস্টেম তাহলে আমি এক্সটার্নাল হার্ড ড্রাইভ কিংবা এক্সটার্নাল এসএসডি না কিনে এত টাকা খরচ করে এই ন্যাসটা কেন কিনবো বা এটার আলাদা কি কি সুবিধা আছে তো সেগুলো বলবো একটা একটা করে অনেকগুলো ফিচার আছে প্রথমটা হচ্ছে এক্সটার্নাল হার্ড ড্রাইভ কিংবা এসএসডি যেহেতু পোর্টেবল ডিভাইস সো এটা হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়ার চান্স থাকে আবার সেটা নষ্ট হয়ে গেলে কিন্তু আপনার ডেটা সবগুলো হারিয়ে যাবে অন দি আদার হ্যান্ড এই ন্যাসটা কিন্তু চুরি হওয়ার কোনো চান্স নেই পাশাপাশি এটার ভেতর থেকে কোনো একটা হার্ড ডিস্ক যদি নষ্ট হয়ে যায় তারপরেও আপনি কোনো ডেটা হারাবেন না এবং এই টেকনোলজিটাকে বলা হয় ডেটা রিডেন্ডেন্সি ডেটা রিডেন্ডেন্সি মানে হচ্ছে আপনার ডেটাগুলোকে মাল্টিপল কপি করে রাখা হয় এবং আপনার এই নেসের কয়টা হার্ড ডিস্ক নষ্ট হলেও আপনি ডেটা হারাবেন না এটা ডিফাইন করার জন্য আরেকটা টেকনোলজি আছে যেটাকে বলা হয় রেড যার মানে হচ্ছে redundant array of independent disk এখন প্রশ্ন হচ্ছে এক্সটার্নাল হার্ড ড্রাইভ কিংবা এক্সটার্নাল এসএসডি ইউজ না করে এত টাকা খরচ করে ফাইল ব্যাকআপ রাখার জন্য আমরা এই ডিভাইসটা কেন কিনবো বা ন্যাসের এক্সট্রা কী কী বেনিফিটস আছে অনেকগুলো বেনিফিট আছে আমরা একটা একটা করে বলি প্রথম হচ্ছে আপনার এক্সটার্নাল হার্ড ড্রাইভ কিংবা এক্সটার্নাল এসএসডিগুলো যেহেতু পোর্টেবল ডিভাইস সো এগুলো হারিয়ে যাওয়া কিংবা চুরি হয়ে যাওয়ার চান্স প্রচুর থাকে সে সাথে যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার ডেটা হারানোর রিস্কও কিন্তু অনেক high on the other hand NAS চুরি হওয়ার চান্স তো নাই বললেই চলে সেই সাথে এইটার ভেতরে যে হার্ড ডিস্কগুলো আছে সেগুলো থেকে কোনো হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলেও আপনি কিন্তু কোনো ফাইল হারাবেন না এই টেকনোলজিটাকে বলা হয় ডেটা রিডান্ডেন্সি যেখানে আপনার ফাইলগুলোকে মাল্টিপল কপি করে রাখা হয় এবং কোনো হার্ড ড্রাইভ নষ্ট হইলেও আপনি কিন্তু ডেটা হারাবেন না এখন কয়টা হার্ড ড্রাইভ নষ্ট হইলেও আপনি ডেটা হারাবেন না এটা ডিসাইড করার আরেকটা টেকনোলজি আছে যেটাকে বলা হয় রেড যার ফুল মিনিং হচ্ছে redundant array of independent disk so এই রেড বিভিন্ন ধরনের হয়ে থাকে RAID zero RAID one RAID five six ten এরকম আরও অনেক ধরনের রেড আছে আর সিনোলজির নিজস্ব দুইটা রেড টেকনোলজি আছে যেগুলোকে এসএইচআর বলা হয় একটা হচ্ছে এসএইচআর আর একটা এসএইচআর টু এসএইচআর মানে হচ্ছে সিনোলজি হাইব্রিড রেড এগুলো সিনোলজি রিকমেন্ড করে কারণ সিনোলজি এখানে নিজস্ব কিছু স্টাইল অ্যাড করেছে সো আমি নিজেও কিন্তু এসএইচআর ইউজ করছি এখন এসএইচআর ইউজ করলে আপনার এইটা থেকে যদি একটা হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় তাহলেও আপনি কোনো ডেটা হারাবেন না অন দ্য আদার হ্যান্ড আপনি যদি এসএইচআর টু ইউজ করেন তাহলে এখান থেকে দুইটা হার্ড ডিস্ক নষ্ট হইলেও আপনি কোনো ধরনের ডেটা হারাবেন না তবে চারটার উপরে থাকতে হবে এসএইচআর টু যদি আপনি ইউজ করতে চান অ্যান্ড কোনো কারণে যদি আপনার কোনো একটা হার্ড ডিস্কের হেলথ রিডিউস হয়ে যায় বা কোনো একটা হার্ড ডিস্কের প্রবলেম হবে বলে মনে করে তাহলে এই সফটওয়্যার কিন্তু নেসের সফটওয়্যার আপনাকে আগে থেকেই ওয়ার্নিং দেবে যে আপনার এই স্পেসিফিক হার্ড ডিস্কটাতে একটু একটু প্রবলেম দেখা দিচ্ছে আপনি কিন্তু তখন সাথে সাথে চাইলেই হার্ড ডিস্কটা এখান থেকে খুলে নতুন একটা হার্ড ডিস্ক এনে লাগিয়ে দিতে পারবেন এবং আপনার ফাইলগুলো ইনট্যাক্ট থাকবে ফাইলে কোনো প্রবলেম হবে না তবে এই ডেটা রিডেন্ডেন্সি বা রেইডের একটা ট্রেড অফ আছে সেটা হচ্ছে আপনি কিন্তু পুরোপুরি ফুল স্টোরেজটা ইউজ করতে পারবেন না ফর এক্সাম্পল আমার এখানে আমি দুইটা হার্ড ডিস্ক লাগিয়েছি চার টেরাবাইট করে টোটাল আট টেরাবাইট আর যেহেতু আমি এসএইচআর ইউজ করছি সো আমি একটা হার্ড ডিস্ক নষ্ট হইলেও ডেটা হারাবো না টাইপের ব্যাপার এখানে অ্যাড করেছি সো আমি এখন কিন্তু এই আট টেরাবাইট থেকে অনলি চার টেরাবাইট ইউজ করতে পারবো বাকি চার টেরাবাইট কিন্তু আমি ইউজ করতে পারবো না সেই বাকি চার টেরাবাইট আমার ডেটাগুলোকে সেফ রাখার জন্য ইউজ করা হচ্ছে আপনি যদি এসএইচআর টু ইউজ করেন এবং এখানে টোটাল দেখা গেছে চার চার আট ষোলো টেরাবাইট যদি হার্ড ডিস্ক এখানে লাগান তাহলে ষোলো থেকে আপনি অ্যারাউন্ড আট টেরাবাইটের মতো ইউজ করতে পারবেন এটাই হচ্ছে এইডের ট্রেড অফ তবে আমি বলবো এই ট্রেড অফটা করে যদি আপনি আপনার ফাইলগুলোকে সিকিউর রাখতে পারেন সেফ রাখতে পারেন তাহলে এইটুক ট্রেড অফ করাই যায় সেকেন্ড সুবিধাটা হচ্ছে এখান থেকে কিন্তু আমাদের টিমের সবাই ফাইল অ্যাক্সেস করতে পারে সেটা অফিসের ভেতরে থেকে হোক কিংবা অফিসের বাইরে থেকে হোক দেশের ভেতরে কিংবা দেশের বাইরে থেকে হোক সব জায়গা থেকে আমরা আমাদের নেসের ফাইলগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারি ইন্টারনেটের মাধ্যমে এবং উইন্ডোজের যে ফাইল এক্সপ্লোরার আছে কিংবা ম্যাকের ফাইন্ডার সেখানে আমরা এই নেসকে কিন্তু সার্ভার হিসেবে অ্যাড করে রাখতে পারি এবং রেগুলার উইন্ডোজের ড্রাইভে আমরা যেভাবে ফাইল ম্যানেজ করি নেসের ফাইলগুলো কিন্তু এক্স্যাক্টলি সেরকমভাবে ম্যানেজ করতে পারি একদম সিমলেসলি যেটা সুপার কনভিনিয়েন্ট থার্ড সুবিধাটা হচ্ছে নেসের স্টোরেজ এক্সপার্ট এক্সপানশান করা যায় ফর এক্সাম্পল আমার এখানে চারটা টোটাল হার্ড ড্রাইভের বে আছে এবং প্রত্যেকটাতে আপনারা সর্বোচ্চ ষোলো টেরাবাইট করে হার্ড ড্রাইভ লাগাতে পারবেন সো টোটাল ষোলো ষোলো বত্রিশ বত্রিশ বত্রিশ চৌষট্টি টেরাবাইট হার্ড ডিস্ক এটাতে লাগাতে পারবেন আর যদি আপনি আর টু ইউজ করেন তাহলে টেকনিক্যালি স্পিকিং আপনি হচ্ছে হাফ স্টোরেজ এটাতে ইউজ করতে পারেন মানে থার্টি টু টেরাবাইট পর্যন্ত স্টোরেজ এটাতে ইউজ করা যাবে যেটা মোর দেন হাফ এবং কোনো হার্ড ড্রাইভ নষ্ট হলে তো ইজিলি সোয়াপও করা যাবে চার নম্বর সুবিধাটা হচ্ছে সিনোলজি নেসের ফাইলগুলো কিন্তু মোবাইল থেকেও অ্যাক্সেস করা যায় সেই জন্য সিনোলজি ফাইলস নামের একটা অ্যাপ আছে যেটা গুগল প্লে স্টোর কিংবা অ্যাপলের অ্যাপ স্টোরে আছে সেখান থেকে ডাউনলোড করে নিলেই হবে স্পিকিং অফ অ্যাপস পাঁচ নম্বর ফিচারটা হচ্ছে সিনোলজির প্যাকেজ সেন্টার প্যাকেজ সেন্টারটা অনেকটা অ্যান্ড্রয়েডের যে প্লে স্টোর কিংবা অ্যাপলের অ্যাপ স্টোর আছে সেরকমই সো আপনারা যদি সিনোলজির ডিএসএমে লগ ইন করেন লগ ইন করার পরে প্যাকেজ সেন্টার নামে একটা অপশন পাবেন যেখান থেকে আপনারা এক্সট্রা অনেক অ্যাপ বা অ্যাড অন ইনস্টল করতে পারবেন যেগুলো দিয়ে এই নেসের e পাওয়ারটাকে আরও অনেক গুণ বেশি বাড়িয়ে নিতে পারবেন সো চলুন দেখি আর কি কি ফিচার আপনারা এই অ্যাপের মাধ্যমে এক্সটেন্ড করতে পারবেন সিনোলজি নেসে অটোমেটিক ব্যাকআপ সিস্টেম আছে তার মানে আপনার লোকাল কম্পিউটারে যে যে ফাইলগুলো থাকবে সেগুলো অটোমেটিক্যালি আপনি নেসে ব্যাকআপ e করতে পারবেন এবং সেগুলোকে রিয়েল টাইম সিঙ্ক্রোনাইজ করতে পারবেন সাত নাম্বার ফিচার হচ্ছে গুগল ফটোজের মতো এইটাতে আপনারা ফোন থেকে অটোমেটিক্যালি ছবি কিংবা ভিডিও ব্যাকআপ রাখতে পারবেন এবং অটোমেটিক্যালি সিঙ্ক্রোনাইজ করতে পারেন গুগল ফটোজ কিন্তু এখন আর ফ্রি না আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে সো সেটা না করে আপনি আপনার নিজের সার্ভারে এই ফাইল রাখতে পারবেন যেটা আমি করি এবং এই ফিচারটা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দের আট নাম্বার ফিচার হচ্ছে এই নেসটাকে আপনি চাইলেই মিডিয়া সার্ভার হিসেবে ইউজ করতে পারবেন মিডিয়া সার্ভারের এক্সাম্পল যদি দেই লেটস নেটফ্লিক্স কিংবা স্পটিফাই যেরকম ঠিক সেরকমভাবে আপনি চাইলেই আপনার নেসকে একটা মুভি সার্ভার কিংবা অডিও সার্ভার বানিয়ে ফেলতে পারবেন সো আপনার কালেকশানে থাকা সকল মুভি টিভি শো কিংবা মিউজিক এটাতে রাখতে পারেন এবং আপনি যে কোনো জায়গা থেকে সেই মুভিগুলো ইজিলি স্ট্রিম করতে পারবেন লেটসে আপনার বাসায় মাল্টিপল টিভি আছে সো মাল্টিপল টিভিতে আপনি এই নেসটাকে কানেক্ট করে রাখতে পারেন এবং মুভি টিভি শো বা অন্যান্য যে কোনো মিডিয়া আপনি সেখান থেকে অ্যাক্সেস করতে পারবেন যেটা আসলেই অনেক ইউজফুল নয় নম্বর ফিচার হচ্ছে সিনোলজি নেসকে আপনি চাইলেই ওয়েব সার্ভার হিসেবে ইউজ করতে পারেন সো আপনি যদি আপনার নিজের ওয়েবসাইট হোস্ট করতে চান সেটাও কিন্তু আপনার নিজের সার্ভারেই করতে পারবেন দশ নম্বর ফিচারটা হচ্ছে হাইপার ব্যাকআপ আপনি চাইলে আপনার নেসের ফাইলগুলোকে ক্লাউডে ব্যাকআপ রাখতে পারেন ক্লাউডে ব্যাকআপ রাখলে আপনার এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি চলে আসলো এখানে মানে এক্সট্রা আরেকটা জায়গায় আপনার ফাইলগুলো ব্যাকআপ থাকলো এবং এটাও খুব ইজিলি করা যায় সিনোলজি প্যাকেজ সেন্টার থেকে অ্যাপ ডাউনলোড করে এর বাইরেও Synology contacts chat server VPN server directory server text editor mail server proxy server সহ আরও অনেক অনেক বিজনেস সলিউশন এই সিনোলজি নেসের ভেতরে আছে ওকে অনেক ফিচারের কথাই তো শুনলাম এখন আমাদের স্টুডিওতে আমরা এই নেস সার্ভারটাকে কী কী কাজে এবং কিভাবে ব্যবহার করি সেটা একটু আপনাদেরকে বলে দিই প্রথম কাজটা একদম অবভিয়াস আমাদের যে ফাইলগুলো হয় বাল্ক সাইজের ভিডিও ফাইল টাইল এগুলো সব আমরা এখানে ব্যাকআপ হিসেবে রেখে দিই পাশাপাশি আমাদের যত কারেন্ট বা রানিং প্রজেক্ট আছে ফর এক্সাম্পল আজকে এই ভিডিওটা শ্যুট করছি এই ভিডিওটা কিন্তু সরাসরি এই ন্যাসে কপি হয়ে যাবে এবং আমাদের যে এডিটর আছে সে তার কম্পিউটারে বসে এখান থেকে ফাইল অ্যাক্সেস নিয়ে এইটার ভেতরেই প্রজেক্ট ক্রিয়েট করে ভিডিওটা এডিট করবে লেটসে অর্ধেক এডিট করার পরে সে খাইতে চলে গেল আমি এসে আমার কম্পিউটারে বসে সেম প্রজেক্টটা আমি ওপেন করব এবং সিমলেসলি ওই জায়গা থেকে আমি আবার এডিট শুরু করতে পারবো আবার আমি যখন ক্লোজ করে দেব তখন এডিটর এসে সে তার কম্পিউটারে বসে সেম জায়গা থেকে ফাইলটা ওপেন করে আবার এডিট করতে পারবে ব্যাপারটা মানে অনেক অনেক বেশি কনভিনিয়েন্ট এর বাইরেও আমরা আমাদের অফিসিয়াল যত ফাইল আছে সেগুলো এখানে সেভ করে রাখি যেন আমরা বাইরে গিয়ে বাইরে কোথাও গিয়ে যদি ফাইলের দরকার হয় সেটাও যেন অ্যাক্সেস করতে পারি এছাড়া আমাদের স্টুডিওতে একটা টিভি আছে সেটাতে মুভি দেখার জন্য আমরা এটাকে মিডিয়া সার্ভার হিসেবে ইউজ করি এবং আমি আমার ব্যক্তিগত ফোনের যত ছবি আছে সেগুলো অটোমেটিক্যালি এটাতে ব্যাকআপ রাখি যেটা আমার ফেভারিট ফিচার এখন অনেকেই ভাবতে পারেন যে এটা থেকে যেহেতু টিমের সবাই ফাইল অ্যাক্সেস করতে পারছে তাহলে তো প্রাইভেসি নেই তার মানে প্রাইভেট কোনো ফাইল হয়তো বা এটাতে রাখা যাবে না ওয়েল সিনোলজি নেসে যে সফটওয়্যারটা আছে ডিএসএম সেটার ভেতরে ইউজার ক্রিয়েট করার অপশন আছে তার মানে আপনি চাইলে মাল্টিপল ইউজার ক্রিয়েট করতে পারবেন এবং কোন ইউজার কোন ফাইল অ্যাক্সেস করতে পারবে কি পারবে না সেটা অ্যাডমিন নিজে ডিসাইড করতে পারবে এবং যখন কেউ তার পার্সোনাল অ্যাকাউন্টে লগ করে সেটার ভিতরে কোনো ফাইল রাখবে সেই ফাইলগুলো কিন্তু অন্য ইউজার অ্যাক্সেস করতে পারবে না বা অ্যাক্সেস চাইলে দিতে পারবে আবার চাইলে রেস্ট্রিক্টেডও করে রাখতে পারবে সো ফুল প্রাইভেসি আছে আপনি যদি মাল্টিপল টিম মেম্বার হয়ে কাজ করেন তাহলে প্রত্যেক টিম মেম্বারের জন্য আলাদা আলাদা একটা অ্যাকাউন্ট খুলে দিতে পারেন আবার সবার জন্য একটা টিম অ্যাকাউন্ট খুলে নিতে পারেন যেটা আমরা করেছি ওকে নেসটা যেহেতু নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে এবং আমরা ফাইলগুলো নেটওয়ার্কের মাধ্যমেই অ্যাক্সেস করি সো স্পিডের একটা প্রশ্ন চলেই আসে ওয়েল আমাদের এই যে স্পেসিফিক মডেলটা আছে DS four two zero plus এটাতে গিগাবিট ল্যান্ডপোর্ট আছে সো আমরা যদি থিওরিটিক্যালি বলি তাহলে এটা থেকে এক হাজার গিগাবিট পার সেকেন্ডে ডাউনলোড এবং আপলোড স্পিড পাওয়ার কথা আমরা স্পিড টেস্ট করেও দেখেছি এটা কিন্তু নয়শো পঞ্চাশ নয়শো ষাট গিগাবিট পার সেকেন্ডের আশেপাশে আপলোড এবং ডাউনলোড স্পিড পাওয়া যায় এখন রিয়েল লাইফ কেসে আমরা যদি কপি দেই লাইক লোকাল কম্পিউটার থেকে ন্যাসে কিংবা ন্যাস থেকে লোকাল কম্পিউটারে যদি ফাইল কপি দেই ল্যানের মাধ্যমে তাহলে আমরা একশো মেগা বাইট পার সেকেন্ডের উপরে কপি স্পিড পাই যেটা অনেক এক্সটার্নাল হার্ড ডিস্ক থেকেও কিন্তু বেশি তবে আপনি যদি ওয়াইফাইয়ের মাধ্যমে এটার ফাইল অ্যাক্সেস করেন তাহলে ডেফিনেটলি ল্যানের মতো স্পিড পাবেন না সেই সাথে মোবাইল ডেটা দিয়ে যদি বাইরে থেকে অ্যাক্সেস করেন সেটাও আপনার ডেটা স্পিডের উপরে ডিপেন্ড করবে আমি আপনাদেরকে আরেকটু রিয়েল লাইফ সিনারিওর এক্সাম্পল দিই তাহলে আরেকটু ক্লিয়ারলি বুঝতে পারবেন যে স্পিডটা কেমন এই নেস সার্ভার থেকে আমরা আমাদের ফোর কে ভিডিওগুলো এডিট করি উইদাউট এনি ইস্যু আমরা ফিলই করে নিই যে নেটওয়ার্ক থেকে ফাইল নিয়ে এডিট করছি মনে হয় যেন লোকাল কম্পিউটার থেকে এডিট করছি এটার জন্য অবশ্য এই সিনোলজি নেসে থাকা যে ক্যাশ স্টোরেজ আছে এসএসডি ক্যাশ সেটাও কিছুটা রেসপন্সিবল আর একটু বেটার স্পিড পাওয়ার জন্য তবে দুইজন ইউজার যদি একসাথে নেস থেকে ফাইল নিয়ে এডিট করা শুরু করে ফোর ভিডিও তখন কিন্তু এটা সাপোর্ট দিতে পারে না আটকে যায় ওয়েল এই সমস্যার সমাধান হচ্ছে টেন গিগাবিট ল্যান্ডপোর্টওয়ালা পোর্টওয়ালা যে ন্যাসগুলো আছে সেগুলোতে আপগ্রেড করা যেটা আমার ড্রিম ফিউচারে ইনশাল্লাহ হয়ে যাবে এবার চলে আসি এটার প্রাইস কত এবং কোত্থেকে কিনতে পারবেন ওয়েল আমার যে স্পেসিফিক মডেলটা DS four two zero plus এইটার প্রাইস হচ্ছে পাঁচশো ডলার যেটা এখনকার রেটে কনভার্ট করলে রাফলি তিপ্পান্ন হাজার টাকার মতো আসে যদিও বাংলাদেশ থেকে কিনলে আপনারা ডেফিনেটলি এই প্রাইসে পাবেন না আরও অনেক বেশি প্রাইসে কিনতে হবে সিনোলজির বাংলাদেশে যে অফিসিয়াল ডিলার আছে তাদের নাম হচ্ছে কর্পোরেট প্রযুক্তি লিমিটেড আমি তাদের ডিটেলগুলো ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা তাদের সাথে যোগাযোগ করে চাইলেই সিনোলজির ন্যাস কিনতে পারবেন আর হার্ড ডিস্ক এবং এসএসডি কিন্তু ন্যাসের সাথে আসে না এগুলো সেপারেটলি কিনতে হয় সো আমি যে Seagate IronWolf NAS hard ডিস্কটা ইউজ করছি চার টেরাবাইটের এই চার টেরাবাইটের একটা হার্ড ডিস্কের দাম হচ্ছে তেরো হাজার টাকা সো আমি টোটাল দুইটা কিনেছি ছাব্বিশ হাজার টাকায় ফাইনালি জানিয়ে রাখি এইটা কিন্তু ফোর বে হার্ড ড্রাইভের একটা ন্যাস যেটা হোম কিংবা স্মল অফিসের জন্য ঠিকঠাক আছে বাট যদি আপনি আরও বড় কর্পোরেট হন কিংবা এন্টারপ্রাইজ লেভেলের ন্যাস চান সেটাও কিন্তু অ্যাভেলেবল আছে সিনোলজির সিনোলজির ছোট বড় অনেক ধরনের ন্যাস আছে আপনারা যদি একটু স্টাডি করেন রিসার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এই ন্যাস নিয়ে ফিউচারের স্পেসিফিক ফিচারের উপর আরও ভিডিও আসবে আপনাদের যদি স্পেসিফিক কোনো ফিচার নিয়ে ভিডিও দরকার হয় বা ন্যাস সম্পর্কে আরও কোনো কিছু জানতে চান তাহলে আমাদের কমেন্টে একটু জানিয়ে দেবেন আমরা আমরা ফিউচার ভিডিওতে সেগুলো অ্যাড্রেস করার চেষ্টা করব সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম